হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার আপনাদের সামনে একটি কাজ নিয়ে এসেছি কাজটি হলো একটি ব্লুটু আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তো এই ব্লুটুটি চার্জ হচ্ছে না কাস্টমার দিয়ে গেছে তো এই ব্লুটুটি আমি এখন রিপেয়ারিং করব এবং দেখব আসলে কি কারণে চার্জ হচ্ছে না আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি করব না এখনও শুরু করি 是。 দেখাচ্ছি কিভাবে কাজ করার চেষ্টা করব আর সেটি আপনাদেরকে দেখাবো এই আইসিটি চেঞ্জ করে দেব চেঞ্জ করে অন্যভাবে কাজ করার একটা পদক্ষেপ নেব আমি প্রথমে আমি সিগুলো সাধারণত মার্কেটে তেমন পাওয়া যায় না যার কারণে আমি মার্কেটে ঘুরেছি যার কারণে এটাকে আমি বাইপাস রেজিস্টোরের দ্বারা আমি niয়েছি বাইপাস করব এবং দেখব আমি দেখতে পাচ্ছেন আমি কাজগুলি করে নিয়েছি আইসি ছাড়া কাজ করে নিয়েছি এখন আশা করি হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কিন্তু একটা প্রবলেম দেখাবে সেই প্রবলেমটা হচ্ছে মানে যে চার্জিং যে মুখটা ডিসপ্লের মানে ভিতরে চার্জিং মুখটা হয়তো সঠিকভাবে দেখা যায় না বা চার্জিং আমি আপনাদেরকে আরেকটু দেখতে চাচ্ছি চার্জিং লাগিয়ে হ্যাঁ, অবস্থায় আছে মানে চার্জিং লাগাচ্ছি চার্জিং কেবলটি লাগাচ্ছি চার্জিং কেবলটি লাগালাম পারতেছেন এখন এটার ডিসএবিলিটি অলরেডি চলে এসেছে একশো পার্সেন্ট দেখাচ্ছে ঠিক আছে আমাদের কাজটি সম্পূর্ণ ওকে এখন আমি এটি ফিটিং করবো ফিটিং করার পর আমি আপনাদেরকে আবার বিষয়টা দেখাবো আমি এখন এটি ফিটিং করে নিতেছি এটা অ্যাকচুয়ালি এআইসিগুলি এখনো মার্কেটে বের হয়নি আর এআইসি পাঠিয়েছে কাস্টমারের মালয়েশিয়াতে তো এই এই ধরনের কাজ বা এই ধরনের জিনিস নষ্ট হয়ে গেলে এই আইসিগুলি নষ্ট হয়ে গেলে একেবারেই ড্যামেজ হয়ে যায় তখন এটা অকেজু হয়ে যায় কারণ কোম্পানি যে সুন্দর করে করেছে কোম্পানিকেও অনেকটা ধন্যবাদ কারণ নতুন নতুন কিছু শিখতেছি এবং শিখাচ্ছিও তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি অবশ্যই আপনাদের কিছু না কিছু কাজে আসবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা আমার চ্যানেল করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টিটিসি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের তরফ থেকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমি জিনিসটি একেবারেই সেট করে নিয়েছি এখন আবার পুনরায় এটার কানেকশন করবো আপনারা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি এই আরেকটি আমি তো এই ছিল আজকে টিউটোরিয়াল বন্ধুরা যদি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি আরও নতুন নতুন কাজ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্লাস কমেন্ট করবেন কারণ কমেন্ট যদি না করেন তাহলে আপনাদের ভিডিও দিতে আমার একটু মানে ইচ্ছা থাকে না কমেন্ট করবেন ভালো এবং উভয়টাই আপনাদের যা ভালো লাগে তাই কমেন্ট করবেন তো বন্ধুরা আমি কাজটি দেখালাম এবং আমি কাজটি করলাম এইভাবেই আপনারা এই ধরনের বাহিরের যে গ্রুপগুলি রয়েছে বিভিন্ন প্রকারের গ্রুপ আইসি ছাড়াও আপনারা এই কাজগুলি অবশ্যই পারবেন যদি আমার এই ভিডিওটি দেখেন আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করে অনুরোধ করবো যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে তার অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন বা না করেন কোনো আপত্তি নাই দুঃখ নাই বা লাইক দেন বা না দেন তাতেও কোনো দুঃখ নাই ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিস ডিসলাইক করবেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন এই কারণেই যদি ভালো লাগে বা ভালো হয় বা কাছে আসে তাহলে আমার নিজেকে আমি সার্থক মনে করবো মসজিদ এই খামাকে এত কষ্ট করে ভিডিও দিয়ে কোনো হ্যাঁ কমেন্ট করবো টাকার জন্য আমি আপনাদের ভিডিও দিই না ইউটিউবে আমাকে টাকা দিলে আমি সেই টাকার আশায় কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিই জাস্ট আমার এই দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাই যাতে করে আপনারা আপনাদের কিছুটা হলেও কাজে আসতে পারে তো বন্ধুরা আমি আর কথা বাড়াবো না যদি আমার কথার কারণে আচরণের কারণে কোনো মনে কষ্ট নিয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম